Hi friends welcome back to my channel তো চলে এসছি আমি আমার বর আর ওইদিকে অনির্বাণ আছে নিকো পার্কে টিকিট জাস্ট কাটছি কেটে ঢোকাবো ওকে এবার এখন এখানে নর্মাল চেকিং হচ্ছে চেকিংয়ের পর দেন আমরা এখন বেরোবো ঠিক আছে সো দেখতে থাকো আমার পুরো ব্লগটা ওকে আমার বর আর অনির্বাণ ওদিকে টিকিট কাটছে আর আমি এখানে বাইরে ওয়েট করছি এটা এক্সিট এ গেট দেখো মোটামুটি ভিড় আছে কারণ আমরা অনেক তাড়াতাড়ি ঢুকে গেছি জানি না দিনের শেষে কতটা ভিড় হবে না হবে দেখা যাক সো গাইজ ঢুকে গেছি এই দেখো পাও না মোটামুটি বলতে ভিড় আছে ভিড় নেই সেইটা না দেখো ওখানে বাচ্চারা খেলছে অনেক বছরের শখ এখন আর উঠতে পারবো না কারণ বড় হয়ে গেছি ওই জন্য এই দেখো এটা নতুন করেছে এ দেখো দাঁড়িয়ে আছে অনির্বাণ আর সন্দীপ কি হলো গাইস কি হলো এইগুলো এই দেখো গাইস কোনটার কি প্রাইস এখানে লেখা আছে সো গাইস ফাইনালি আগে তেরোখানা না বারোখানা ফ্রি রাইড চড়বো ভাবে যদি আদার্স কোনো রাইডে আদার্স কোনো রাইডে উঠতে হয় তাহলে সেটা উঠবো অনির্বাণ কি দেখছি পেছনে এই এখানে ফ্লুরিস করেছে এটা ফ্রি এই ঘোড়াটা ফ্রি ঘোড়াটা ফ্রি আছে ঘোড়া কিন্তু ফ্রি চলো এবারে যাব এখানটায় মিরার মেজ এই দেখো আরে এইদিকে এসো লাইন আছে ভর্তি এবার ঢুকবো কোনটাতে লাইন দিয়ে ঘোড়া যাবি না এই ফ্রিগুলো উঠবো রিল করলো বা ক্যামেরা কি অবস্থা এই মনে আছে তুমি হারিয়ে গেছিলে এর মধ্যে হ্যাঁ, সন্দীপ হারিয়ে গেছিল হ্যাঁ অনেক সন্দীপ হারিয়ে গেছিল তুমি তোমার জায়গাতেই আছো আমার এই এখানে সেপারেশন না হলে না ভালো বাজে না মানে ভালো লাগবে না হ্যাঁ? হারিয়ে গেছি তো লেটস বড়া খুঁজেই তো পাই না <laughs> আচ্ছা ইয়েস আচ্ছা, এটা কোথায় এটা কোথায় কোথায় এটা স্টপ এখানে কেন এই বেরিয়ে এত জলদি এই এত জলদি সো অনেক জলদি বেরিয়ে গেছে এবারে যাবো ঘোড়াতে এ বাবা নেক্সট নেক্সটের জন্য ওয়েট করতে হবে নেক্সট নেক্সট পার্টি এটা আমরা so guys mirror maze done এবারে ঘোড়াতে উঠবো অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আমাদের না গাইস প্রচুর লাইন এখন হবে না এইটা একদম লাস্টে যাব হ্যাঁ টি পার্টি টি হ্যাঁ মাথা ঘুরবে ওটাতেই যাবো তোমার বেশি এ মাথা ঘুরবে তুমি থাকো তাহলে আমি তাহলে চলো যাচ্ছি চলো এখন আমরা উঠতে যাচ্ছি এইখানে এই দেখো এইটাতে ও মাই গড স্কাই ডাইভে এরকম ঝ্যাক করে পড়ে উঠবে স্যাক করে নামবে নিচে নাম নাম নাম হ্যাঁ রে মানে ভেতরে না না এরামই আছে এরামই আর কত ফাঁস চাও বাবা খুলে হাতে পড়বে <laughs> এইভাবে মরে যাব মরে যাব এইটাতে উঠবো এটার পরে পাগল নাকি এটা না না তুইও তাহলে মাথা তো আমি যাবো কে না হ্যাঁ। ওটা ভূত বাংলা ওটা বেকার হ্যাঁ বাজে তো এখন স্কাই ড্রাইভের লাইনে দাঁড়িয়ে আছি এরকম এখনও দুটোর পর বোধ আমাদের আমার এখন থেকেই আমার পেট খারাপ হতে শুরু করেছে আমি জানি না কী করবো এরকম দাঁড়িয়ে আছি ভয় লাগছে আমার তো খুব ভয় লাগছে আমি ওখানে উঠেছিলাম কোনো ফিলিং ছিল না মনে আছে কোনটাতে ওই যে যেখানে মেলাটায় উঠলাম ওটাতে কোনো ফিলিং ছিল মিস্টার বিন ফিলিংস থাকবে না আমার খুব ভয় লাগছে তোমার যদি বমি হয়ে যায় আমি কীভাবে জানি না আমি ইভেন এটাও জানি না আমি রেকর্ড করতে পারবো কি না গাইজ রেকর্ড করা আমার পক্ষে পসিবল না আমার হাত প্রচণ্ড কাঁপে প্রচণ্ড স্লিপারি মানে বাটার ফিঙ্গার কীভাবে জানি না দেখা যাক আরে এটা তো অলমোস্ট ইয়ে। হয়ে যাচ্ছে দেখো দুটোর পর এবারে আমরা আছি ভিড় আস্তে আস্তে বাড়ছে নিকো পার্কে Oh my god. Oh! কত উঁচুতে উঠেছে Ha ha ha! কালা মাই গড এই ভালো লাগলো কিছু না হ্যাঁ, হ্যাঁ। ও নিয়ে নিয়েছো তাহলে চলো দাঁড়াও আরে কোথায় গেলে তাই তো নেক্সট টাইম যখন আসবো এই যে এইটাতে আবার উঠবো স্কাই ডাইভে হ্যাঁ স্কাই ডাইভ um, হয়ে গেছে এবারে আমি সন্দীপ আর অনির্বাণ দাঁড়িয়ে আছে এখানে স্লাইক লাইনে উঠবো আরে বাপরে ভীষণ লাইন গাইস লাইন দেখো এখান থেকে শুরু হয়েছে ওই অবধি গেছে প্রচুর লাইন এই তারপর তো ওইদিকে গিয়ে লাইন দিতে হবে হ্যাঁ? ওরে বাপরে প্রচুর লাইন আছে কি লিখেছে দেখা যাক লাইন কখন শেষ হয় আমাদের টাইম কখন আসে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে এই আমার ভাই দেখ এতক্ষণে ফোন ধরলো না যেই রেকর্ড করবো সঙ্গে সঙ্গে ভাই কল করছে ভাল লাগে না বসে আছি আমি ও সন্দীপ আর এখানে অনিশ পরে এই হাতে খা শিখবি এই অনিমা ভয় লাগছে আমি রেকর্ড বন্ধ করছি এখানটা বসে আছিস কি হবে জানি তো বাই বাই বাবু বাই বাই বাই আর বাবা মেয়ে চড়ে উঠলাম রেকর্ড করতে পারিনি সরি বাপরে বাপ মনে হয় পুরো হাওয়াতে এই কোথায় free ride free ride free ride free ride হ্যাঁ মজা হচ্ছে ও মাই গড এবারে লাস্ট এটা উঠবো জানি না লাস্ট কি না দেখা যাক ও oh, মানে স্লাইড লোনের ওখানে লাইন দিয়েই তো দু ঘন্টা কেটে গেল নষ্ট করে আর এখন সন্ধে হয়ে গেছে ধর আর এখন শীতের সময় তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায় কিছু করার নেই তো কেন প্রবলেম যাই তো এখনও অনেক সময় বাকি আছে হ্যাঁ গাইজ এরা এখন রেকর্ড মারছে পারা Ah! <laughs> কোথায় চলো না এই আমাদের কিন্তু কোনো খাওয়া হয়নি এই ঘোড়াটা কোথায় রে ওটা তো ফ্রি ছিল মামো তোলেনি মানে, ফটো কে বলেছে তুলেছে ফটো সো গাই সমস্ত কিছু আর কিচ্ছু হবে না ঠান্ডা আর খেতে এসছি ওয়াউ মোমো এই যে ওয়াও মোমো নিয়ে বসে রয়েছে আমি শুরু করবো একটু পরে <laughs> চল তুই আয় না পরে এই অনি আসো না চলো পরে চলো <laughs> এরকম গাড়িতে উঠছি বাসে উঠছি ফাঁকা পিওর ফাঁকা বাবা বাবা ওয়াও নাইস এরকম মোমোর বাসে উঠেছি সব কি উঠা মোমো অন দ্য হুইলস তো অনিমান কোথায় I অর্ডার দিচ্ছে সো গাইস বসে মোমো অন দ্য হুইলস হ্যাঁ মোমো এই দেখো হ্যাঁ, পারছি না জানি না কারণ টি পার্টিতে উঠে না তখন থেকে মাথা ঘুরছে তোমার হচ্ছে গো গা গোলাচ্ছে আমার গা গোলাচ্ছে জানি না কেন আগে ছিল না হঠাৎ করেই হলো হঠাৎ করেই হলো বাবা স্লাইক্লোনের পর থেকে শুরু করে এরা বলছিল মানে কি ফ্লাইং সসারে উঠবে তখন ওরা মা এরে আয় তোকে ফ্লাইং সসার উঠতে পারবো আর পারবো না এবারে এই এটা ব্রাইটনেস তো বেড়ে গেল কেন রে ভাই এটা একটু কমাতে হবে দেখো কালো হয়ে গেল দেন না এবার ঠিক আছে এবার ঠিক আছে ও আর পারা যাচ্ছে না তো গাই এখন খাই ওখানে অনির্বাণ কি ইয়ে ফ্রাইড মোমো নিচ্ছে এটা বাবা ফ্রাইড হয়ে যাচ্ছে কেন এটুকু থাক তো হয়ে গেছে এটা কোনটা খেলে কি বেরিয়ে গেছে কি বেরিয়ে গেছে না না কিছুই বেরোয়নি মনে হচ্ছে <laughs> চলো মাথাটা ওরা হয়ে গেছে হ্যাঁ। খালি না শয়তানি বুদ্ধি না তোমার মাথায় ঝাল লেগে গেল খেতে পারিস না কেন খাস wow guys look at this view না তোমার মনে না গ্যাস হয় না ছাড়া <laughs> মোমো খাওয়া হলো মানে আমার বরটা কই এবারে চড়বো এইটাতে এটাতে পেলা লাইন দিয়ে রয়েছে চেষ্টা পেয়েছে খুব তুমি কোন দিকে এইটাতে কি উঠবে আমি উঠবো আমি উঠবো সো উঠে পড়েছি ক্যাটাপেলারে এই দেখো সো ফাইনালি লাস্ট এটা হচ্ছে লাস্ট রাইড মানে মুন রেকার এখানে আমি আমার বর এখানে অনির্বাণ বসে রয়েছে মুন রেকার ওই দেখো পেছনে মুন ওই যে মুন ওটার ভেতরে ঢুকবো Wow! থেকে কোনো কিছু পাওয়া যায় না একভাবে দাঁড়িয়ে থাকতে হয় হ্যাঁ দেখো সো গাইস খুব এনজয় হলো খুব এনজয় এই অনিবার কতটা রেকর্ড নিলে যে মন তাহলে আমাকে তাই আমাকে দিয়ে দিও আমি ব্লগে নিয়ে নেবো আজকের ব্লগ uh, এই অবধি খুব মজা হলো খুব ডান হলো নেক্সট ব্লগ পরে আবার অন্য কোনো সময় আপলোড করবো ওকে